হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে আপনারাও সবাই ভালো আছেন আজকে পিয়ালের জন্য কি বানাই সবাই দেখেন এই যে এখানে এক কাপ আটা নিলাম আধা কাপ চালের গুঁড়ো নিলাম লবণ দিলাম চিনি দিচ্ছি এই যে চিনিটা পরিমাণ মতো দেওয়া হচ্ছে যে যেরকম মিষ্টি পছন্দ করে তাই সেরকম দিবেন এই যে সবগুলো একসাথে নর্মাল পানি দিয়ে মিক্স করে নেব যে চাম এই যে সব আটাটা তৈরি করে নিলাম এরকম পাতলাও না ঘন না এ ধরনের হবে আর কি আসলে জিনিসটা হচ্ছে পান্তো পিঠার জন্য এটা পিয়ালের জন্য তার বিকালের নাস্তা ও মাদ্রাসা যাব তো তার জন্য বানানো হয়েছে এই যে পাইপেনে তেল দিলাম একটা ডিম পোস্ট করে নিচ্ছি এই যে ডিমটা পোস্ট করে নিব নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সবাই নিয়ে একটা পেজে ডিমটা উঠিয়ে নেব এরপরে আটা দেওয়া হচ্ছে আটাটা পুরো পাইপে নে ঘুরে নেব আর কি যে পুরো পাইপে নে আটাটা ঘুরে নেব দুই সেকেন্ড দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করব আটাটা হওয়ার জন্য এই যে এরপরে ডিমটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে পরে যেভাবে মরে নেব আসলে চালের গরুটা দিলে <clears throat> পিঠাটা অনেক নরম হয় আর অনেক সফট হয় হ্যাঁ, এই যে এরপরে আবার এর সাথে আরেক দুই চামচ আটাটা দিব এই যে দুই চামচ দিচ্ছি দেওয়ার পর এটা একসাথে করে নেব এভাবে করে আমার পিঠাটা বানাবো এই যে এভাবে সব সব আটায় দেওয়া হবে এক এক করে আস্তে আস্তে সবগুলো বানাবো যে দেখতে পাচ্ছেন যে আমার পিঠাটাও বানানো হয়ে গিয়েছে সবাই দেখতে পাচ্ছেন যে পিঠাটা বানানো কাটলাম কাটার পরে যে অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক টেস্ট হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম